নাকি এখন ঠিক করে রাখবেন হ্যাঁ এখন করলে এখন পাঁচশো টাকা নেবো হ্যাঁ সমস্যা আছে দেখি পাত খারাপ হয়েছে হ্যাঁ দুই একশো টিভির কাছে আমরা মেকানিক্সের হ্যাঁ? কাছে লেগে গেলো ঠিক আছে হ্যাঁ? আমার পুরা জীবিকা এটা দিতে দিতে কথা এক বছর চলতে পরের বছর না এমন চলে দিকে নিতে না আচ্ছা বাড়া মোড়া ಎಂತಿಗೆ ರೊಸ್ತು ಮಕ್ಕಳು ಜಂಗ ಅಂದ್ರ আচ্ছা চারশো টাকা করে দেন দুশো টাকা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, টিভির কাজ আছে কোন বেড়াটা দুশো টাকা টিভির কাম করে দেবেন ওই যে পাঠাই দিবেন আমরা পাঠাই দেখলাম তো গাড়ি ভাড়া লাগে কোথায় একশো টাকা গাড়ি ভাড়া লাগে ও হাই মানে এই কারণে বুঝেন হ্যাঁ পাড়াই দিলেন নাকি করে দিবেন মানে হাতে তো কি দিছিল আমার ছোট টিভি দেখা এটা দিছে দুই হাজার টাকা দিয়া তারপর দুইবার তিনবার নয় এই এক বছর পরে আসে এমন এবার সাথে একটা মানে টিভি একটা না যদি কিছু নাও লাগে তো তিনশো টাকা একটা মজুরি দিতে কাস্টমার আমরা ওই টিভি একশো টাকা বাড়াই দিলে আর কিছু রেলেন আচ্ছা ঠিক আছে পারা কোনো সমস্যা নেই এত কম রেটে আমরা আবার কাজ করি সুখবর সুখবর সুখবর যে সমস্ত টিভি নষ্ট করে ঘরে ফেলে রেখেছেন তারা পরে মেকানিক্সের কাছে নিতান্ত হয়রানি সেই সমস্ত টিভি ঠিক করে আনতে পারবেন আমাদের সাইটনল থেকে Sabuj electronics engineering works and technical trading centre এক নাম সাইটনল চৌরাস্তা কোন মার্কেট থেকে আমরা দিচ্ছি এক মাস গ্যারান্টি গ্যারান্টি সহকারে রিপেয়ারিং করে আনুন আর ব্যবহার করুন পুনরায় নতুনের মতন এই দিদি তিনশো টাকা করবেন তিনশো টাকা করবেন আচ্ছা ঠিক আছে আমরা তো কাঠ বিলিং করে গেছি আর আমাদের দোকানে লয়ে গেলে আপনি কাজ করেন তারা বুঝে থাকি দারুণ খবর দারুণ খবর দারুণ খবর electronics engineering works and technical training centre দিচ্ছে দারুণ সুখবর যে সমস্ত টিভি সাউন্ড বক্স নষ্ট করে ফেলে রেখেছেন করে গেছে বারবার মেরামত করার পর ভালো চলছে না ঠিক করে আনতে পারবেন আমাদের Sabuj electronics engineering works and technical training centre থেকে আমাদের সার্ভিসিং সেন্টার দিয়ে অবস্থিত এক নং চৌরাস্তা কোনো market Sabuj electronics engineering works and technical training centre সুখবর সুখবর camera ginawa. Look.